Surah An-Nasr. بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু In the name of Allah, the gracious, the merciful. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় When there comes God's victory and conquest এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন and you see the people entering God's religion in multitudes তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী Then celebrate the praise of your Lord and seek His forgiveness. He is the acceptor of repentance.